একটা ভূতের গল্প লিখে মন নিয়ে পড়ছিলাম গল্পটা ভীষণ ভয়ঙ্কর হয়ে গেছে খুব ভয় ভয় করছিল আমার এমন সময় জানালার ধারে নিজ শব্দ কেউ যেন আমাকে সন্ধান করে দিচ্ছে শরীরটা ছাড়া দিয়ে উঠল একটু পর কর্কশ গলায় প্রশ্ন এত রাতে কি লিখছিস তুই প্রশ্নের জবাব দেখতে কিভাবে আমার কান দিয়ে শোষণ করে বাতাস ফেলছে একটা গল্প লিখেছি ভূতের গল্প ভূতের গল্প দেখেছিস মাথা নেড়ে বললাম না দেখিনি না দেখেই গল্প লিখেছিস যদি দেখতিস সেদিন দেখা লিখে টানতে হতো আবার কেন আরে মুষ্টি তখন না আমার গুলো খালি দেখা ভূতের মধ্যে হাবুটুকু খেত এর বাইরে যাওয়াটা খুব কঠিন হয়ে যেত না না দেখা জিনিসকে আমি আমার মতো করে বানিয়ে লিখতে পারি ভারী সুবিধে আচ্ছা দিদি আমি খুব আমি খুব তোর সামনে আসবো এখন বেটা আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস পড়ে গেল আমি মতো খেয়ে ফ্যাকাশে দিকে বললাম না না না ভুল করেও না কোনোদিন না কেন জানতে চাইলো কোনোদিন কেন আবার তুমি কি চাও না আমি ভয়ঙ্কর খুবের গল্প লিখে না পড়ার খুঁজতে করতে এসো ভাই এক্ষুনি চলে যাও এখান থেকে তোদের কারণেই মানুষ আমাদের খুব ভয়ঙ্কর বলে জানে ভয় আমরা কি সবাই খারাপ তোদের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে আমাদের মধ্যেও তেমন ভালো মন্দ ভূত আর আমাদের মধ্যে ভালো ভূতের সংখ্যায় বেশি তোরা কজন ভালো অথচ আমরাও চাই মানুষের সাথে বন্ধুত্ব করে চলতে তোদের জন্য পারি মানে এতে তোদের ওপর আমরা কতটা নাখোশ তা অচিরেই টের পাবি একটা বাঁকা হাসি দিয়ে বললাম হুফ আমরা হলাম গিয়ে লেখক আমরাই তোদেরকে এ জগৎ সংসারে ভয়ঙ্কর করে তুলেছে তোদের নাম শুনলে ধনী গরিব শিশু বুড়ো রাজা প্রজা দুর্বল পালোয়ান সকলেই ভয় অস্থির হয়ে যায় এটা বুঝি জুতো লাগছে না বেশি বাড়াবাড়ি করলে তোদের এমন দুর্বল বানিয়ে গল্প লিখে বাজারে ছেড়ে দেব যে যেখানে যাবি সেখানেই খাবি পায় মারতে মারতে তোদের ছাতু করে ফেলবে তারপর বুঝবি লেখক কি জিনিস আর তুই এখন এক কি জিনিস এ কথা বলেই সে আমার বুক বরাবর চলে ফুটি বরং আমার চোখ দুটো প্রায় বন্ধ হয়ে গেল ফুটিয়ে ঠিক পেছনে দিক থেকে একটা লেজ গজাবে তখন দুষ্ট শিশুরা তোর রেজ দেখে ঠিক করবে তুই গরু কাঁধা না বান্ধব তখন বুঝবি ভূতের গল্প লেখার আসল কথা কথাটা মনে রাখবি বলে সে রাটিমের মতো ঘুরতে ঘুরতে কোথাও হয়ে গেল কদিন যাবৎ আমার শরীরটা মোটেও ভালো যাচ্ছে না আমার পেছনে দিকটায় টন দেখা করছে হাত দিয়ে দেখি গোল আলুর মতো কি একটা ঠেলে উপরের দিকে উঠছে একশো তিন ডিগ্রি জন্ম এটা যে কিসের আলামত আমি ঠিক বুঝে উঠতে পারছি না